তিনি উস্তাদের আগে আগে চলেন উস্তাদের আগে আগে তখন শিক্ষক বাবাকে বলল এটা কি সন্তান নিয়ে এলে সে তো আমি পড়ার আগে সে আমার আগে আগে চলে এবার আব্দুল কাদের জেলারি রহমতুল্লাহ বাবা মায়ের কাছে বলে মা বলে আমি এই সন্তানকে গর্ব রেখে কোরআন মাজিদের আঠারো পারা কোরআন মুখস্ত করেছিলাম আমার সেই সন্তান আমার কোলে বসে বসে আমি গর্বে রেখেছি আঠারো পাড়া কোরআন মুখস্ত করেছি পাঠ করেছি আমার সন্তান ওই আঠারো পাড়া মুখস্থ আমার কোলে আমাকে শুনিয়ে দিয়েছে সুতরাং আমি বলে দিতে চাই যদি সন্তানকে আলেম বানাতে চান আজ থেকে সুদ ছাড়তে হবে আজ থেকে ঘুষ ছাড়তে হবে যদি সন্তানকে আলেম বানাতে চান আপনাকে মিথ্যকতা বর্জন করতে হবে আপনাকে হালাল রুজি খেতে হবে হারামকে ত্যাগ করতে হবে হজরতে আসিয়ার দিয়ে আনহা শুধু ইমানের জন্য ফেরাউনের রাজপ্রসাদের সমস্ত সুখ শান্তি আরাম আয়েশ বিলাসিতাকে ত্যাগ করেছিলেন সুতরাং আপনাকেও আপনার সন্তানকে যদি আলেম বানাতে চান মুজাদ্দিদ বানাতে চান মুফাক্কের ইসলাম বানাতে চান আজকের প্রধান মেহমানের মতো যদি যোগ্য আলেম বানাতে চান তাহলে বাবা মাকে পর্দা করে চলতে হবে নামাজ পড়তে হবে তাহাজুদ করে হাত তুলে আল্লাহর কাছে চাইতে হবে এই নিয়ে আমার দান করতে পারেন কে আল্লাহ তাহলে সন্তান ভালো হওয়ার জন্য সর্বপ্রথম মা বাবাকে কি হতে হবে ভালো হতে হবে তাহলে আমরা অপরাধ করেছি গোড়ায় আমরা বদনাম করতেছি মাদ্রাসার ঠিক কিনা আমার চরিত্র ঠিক নাই আমি মিথ্যা কথা বলি মানুষকে মানুষকে কথা কথায় গালি দেয় আমার সন্তান আমার থেকে সবকিছু শিখেছে আর আপনি বলেন হুজুর পাঁচটা বছর মাদ্রাসায় দিলাম শুধু সবাইকে গালি দেয় তো কি এই গালি কি হুজুরে শিখাইছে নাকি আগে আপনার কাছ থেকে শিখছে আপনি যে কথায় কথায় মানুষকে গালি দেন আমি কি সব মিথ্যা বলতেছি তাহলে আপনার কথা আপনার চালচলন সব কিছু সন্তানরা ফলো করে কোথার কসম করে বলবো যদি মা বাবা যদি ভালো হয় নিয়োগ যদি সহি হয় আমার আল্লাহ এবং রাসুলের এস্ক যদি বাস্তবিক পক্ষে ওলামায় বাস্তবিক মাহাব্বত অন্তরে যদি থাকে উস্তাদদের প্রেম ভালোবাসা যদি থাকে কোরআনের মাহাব্বত যদি থাকে ইনশাল্লাহ আপনার সন্তান এই পৃথিবীকে একদিন কাঁপিয়ে দেবে ঠিক কেনা বলুন বাংলাদেশের প্রতিটি স্কুলে এবং প্রতিটি ইউনিভার্সিটিতে কোরআনের শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে ঠিক কিনা বলুন আপনারা যে আছেন কি নাই যদি প্রতিটা স্কুলে কোরআনের শিক্ষা চালু হয় ওই স্কুলে ওই ইউনিভার্সিটিতে টিচিং বন্ধ হয়ে যাবে সেখানে মেয়েরা বোরকা পড়বে পর্দা করবে সেখানে আমার সন্তান আপনার মেয়ে লাশ সরে ঘরে ফিরতে হবে না সেখানে ছাত্র গ্রুপিং বন্ধ হয়ে যাবে ছাত্র রাজনীতি বন্ধ হয়ে যাবে এবং এই কলেজগুলা ইউনিভার্সিটিগুলো সেটা কোরআনের বাগানে পরিবর্তন হয়ে যাবে ঠিক বলুন তোমরা যদি মাদ্রাসাকে বেশি বেশি মহাব্বত করো টাকা দিয়ে পয়সা দিয়ে যদি মাদ্রাসাকে সহযোগিতা করো তোমার ছেলে বেড়ার ঘরে আর পড়তে হবে না টিনের ঘরে আর পড়তে হবে না এই মাদ্রাসা তো তোমাদের তোমাদের মাদ্রাসাকে তোমরাই সাজাবা তোমাদের বাগানকে তোমরাই সাজাবা তোমাদের বাগানের গাছের গোড়ায় তোমরাই পানি দিবা মাদ্রাসা যদি সুন্দর হয় মাদ্রাসা যদি সুন্দর হয় ভালো লেখাপড়া হয় সেখান থেকে সুন্দর সুন্দর কোরআন হাফেজের মতো গোলাপ সেখানে পড়বে আমরা এই মাদ্রাসাতে গোলাপ পোড়াতে চাই কি চাই না তাহলে আপনি যদি চারা গাছে পানি না দেন সেখান থেকে কি গোলাপ ফোটার কোন সম্ভাবনা আছে নাই আজকে দেখেন বড় বড় ইউনিভার্সিটি সেখানে হাজার হাজার গাড়ি আছে হাজার হাজার স্টাফ আছে কিন্তু আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর কোরআন পড়ার জন্য আজকে কোন ইউনিভার্সিটি নাই আল্লাহর কোরআন চর্চা করার জন্য আজকে ঢাকা কোরআনে কি ইউনিভার্সিটি আছে কি নাই আজকে কোরআন চর্চার কোনো খবর নাই যে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন আজকে সেই কোরআনের পাঠদানকে আমরা মহাপত করি না আজকে আমাদের দাবি বাংলাদেশের প্রতিটি স্কুলে এবং প্রতিটি ইউনিভার্সিটিতে কোরআনের শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে ঠিক কিনা বলুন আপনারা যে আছেন কি নাই যদি প্রতিটা স্কুলে কোরআনের শিক্ষা চালু হয় ওই স্কুলে ওই ইউনিভার্সিটিতে ইফটিজিং বন্ধ হয়ে যাবে সেখানে মেয়েরা বোরকা পড়বে পর্দা করবে সেখানে আমার সন্তান আপনার মেয়ে লাশ সরে ঘরে ফিরতে হবে না সেখানে ছাত্র গ্রুপিং বন্ধ হয়ে যাবে ছাত্র রাজনীতি বন্ধ হয়ে যাবে এবং এই কলেজগুলা গুলো সেটা কোরআনের বাগানে পরিবর্তন হয়ে যাবে ঠিক না বলুন তাহলে আপনাদের সকলের সন্তানেরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে এখন আমরা আমাদের সন্তানকে দায়ী না কারণ সেখানে মারামারি হয় সেখানে গ্রুপিং হয় সেখানে টেন্ডারবাজি হয় সেখানে ইপটিজিং হয় সেখানে আমার সোনার ছেলেরা কলেজ ইউনিভার্সিটি থেকে লাশ হয়ে তারা ঘরের মধ্যে মা বাবার কাছে ফিরে আসে ঠিক কিনা আর একটা কথা আছে বলে মাদ্রাসার মধ্যে হুজুররা স্মার্ট না তুমি বেতন দিয়েছ কয় টাকা স্মার্ট হবে রূপ থেকে হ্যাঁ বেতন কত জিজ্ঞেস করেন আমাদের আমি একটু আগে এখানে বসে দুইজন ম্যাডাম অফিসে ছিল তাদেরকে জিজ্ঞেস করছে বেতন কত যাক বললাম না বলার মতো অবস্থা নাই কিন্তু তারা এই অল্প টাকা পেয়ে বলতেছে শুকর আলহামদুলিল্লাহ মাদ্রাসার কি পাওয়ার অথচ তারা স্কুল কলেজ ব্যাকগ্রাউন্ডের ছাত্রী তারা মাদ্রাসার হেলমত করার কারণে কি সুন্দর নেকাপ পরেছে বুরকা পরেছে এবং অল্প বেতনে সুপ্রিয়া তার জানাচ্ছে আলহামদুলিল্লাহ এই কোরআনের পাওয়ার এটাই বলে কোরআনের মজেজা জোর বলুন সুবহানাল্লাহ আমরা কোরআনকে ভালোবাসতে চাই কি চাই না তাহলে আমরা মাদ্রাসা যেখানেই হোক এই মাদ্রাসা গুলাকে আমরা প্রাণ দিয়ে ভালোবাসবো ঠিক কিনা বলবো মাদ্রাসাকে আমরা আমাদের সন্তানকে দিব কেন জানেন অনেকে বলে মাদ্রাসার পড়া করতে চাই না বলে কিনা অনেকে বলে আবার বলে যে মাদ্রাসার পড়া কঠিন অনেক কথা আমি একটা একটা উত্তর দিচ্ছি মাদ্রাসার পড়া কঠিন কেন মাদ্রাসার পড়া সহজ কঠিন করেছেন আপনি কেন যখন আপনি আপনার সন্তান আপনার কোলের ভিতরে একটু একটু যখন কথা বলতে শুরু করেছে আপনি যদি আপনার সন্তানকে যদি পড়াতেন আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আপনার সন্তানকে যদি জিকিরটা শিখিয়ে দিতেন কথায় কথায় যদি শিখাই দিতেন আব্বু বলো মাশা আল্লাহ একবার বলতে পারবে না দ্বিতীয়বার চেষ্টা করলে সেই পারত মাশা আল্লাহ আপনি দেখছেন আপনার সন্তান আপনাকে নকল করতেছে আপনি যেটা বলেন সন্তান সেটাই বলে তখন কেন আপনি বলেন নাই সুবাহ আল্লাহ তখন সন্তান আপনাকে নকল করে কি বলতো

আলিফ আলিফ শিখাইতে শিখাইতে ঘাম ঝরে যায় মুখ দিয়ে আলিফ বের হয় না কারণ কারণ আপনার সন্তান তো ঘরের মধ্যে আলিফ শিখে নাই সেই মোবাইলের মধ্যে সেই ওয়াইফাই এর নেট কানেক্ট করে সেখানে সেই শুধু শুধু বসে বসে কি দেখেছে সেই শুধু বসে বসে কার্টুন দেখেছে সে বসে বসে চাইনিজের কার্টুন দেখেছে সেই সেবেলা গুলি একটা নিয়ে সবাইকে গুলি মারে কথা বলা আগে বলে যে গুলি মারি দেবো ঠিক কিনা বলুন গুলি মেরে দিব ওই যে মোবাইলে শিখছে এবার বলছে হুজুর আমার ছেলের জন্য একটা তাবিজ দেন কি হয়েছে আমার ছেলে গুলি মারে আমি বলছি আমি কি তাবিজ দিব আপনি এত বড় মোবাইল যে তাবিজ দিছেন এই তাবিজের সামনে তো আমার তাবিজ কাজ করবে না বাচ্চাদেরকে কালিমাটা শেখালেন না কালিমায়ে তাই বেলা বাচ্চাকে কালিমাটা শিখালেন না বাচ্চাটারে কালিমাই শাহাদাটা মুখে মুখে পড়ালেন না পড়ো মুখে পড়ো তোমাকে চকলেট দিব তোমার জন্য আঙ্গুর আনবো ফল ফরক আনবো আমার মুখে বলো আশহাদু আল্লাহ ইলাহা إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أبن বাচ্চাকে كنو شكالنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আপনি যদি বাচ্চাদেরকে যদি ছোট ছোট প্রাথমিক জ্ঞানগুলো যদি শিখিয়ে দিতেন হজরত আব্দুল কাদের জিলানি ছোট বয়সে তার বাবা হুজুরের কাছে নিয়ে আসে মক্তরে ভর্তি করালো কোরআন করবে তখন হুজুরে বলে হে আমার বর্ষা তুমি বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম

আমার আগে আগে চলতেছে কারণ কি বাবাকে দেখেছে তিনি উস্তাদের আগে আগে চলেন উস্তাদের আগে আগে তখন শিক্ষক বাবাকে বলল এটা কি সন্তান নিয়ে এলে সে তো আমি পড়ার আগে সে আমার আগে আগে চলে এবার আব্দুল কাদের জেলারি রহমতুল্লাহ বাবা মায়ের কাছে বলে মা বলে আমি এই সন্তানকে গর্ব রেখে কোরআন মাজিদের আঠারো পার কোরআন মুখস্ত করেছিলাম আমার সেই সন্তান আমার কোলে বসে বসে আমি গর্বে রেখেছি আঠারো পারা কোরআন মুখস্ত করেছি পাঠ করেছি আমার সন্তান ওই আঠারো পারা মুখস্ত আমার কোলে আমাকে শুনিয়ে দিয়েছে সুতরাং আমি বলে দিতে চাই যদি সন্তানকে আলেম বানাতে চান আজ থেকে সুদ ছাপতে হবে আজ থেকে ঘুষ ছাপতে হবে যদি সন্তানকে আলেম বানাতে চান আপনাকে মিথ্যকতা বর্জন করতে হবে আপনাকে হালাল রুজি খেতে হবে হারামকে ত্যাগ করতে হবে হজরতে আসিয়ার দিয়ে আনহা শুধু ইমানের জন্য ফেরাউনের রাজপ্রসাদের সমস্ত সুখ শান্তি আরাম আয়াস বিলাসিতাকে ত্যাগ করেছিলেন সুতরাং আপনাকেও আপনার সন্তানকে যদি আলেম বানাতে চান মুজাদ্দিদ বানাতে চান মুফাক্কের ইসলাম বানাতে চান আজকের প্রধান মেহমানের মতো যদি যোগ্য আলেম বানাতে চান তাহলে বাবা মাকে পর্দা করে চলতে হবে নামাজ পড়তে হবে তাহাজুদ করে হাত তুলে আল্লাহর কাছে চাইতে হবে এই নিয়ামত দান করতে পারেন কে তাহলে সন্তান ভালো হওয়ার জন্য সর্বপ্রথম মা বাবাকে কি হতে হবে ভালো হতে হবে তাহলে আমরা অপরাধ করেছি গোড়ায় আমরা বদনাম করতেছি মাদ্রাসার দিক কিনা বলুন আমার চরিত্র ঠিক নাই আমি মিথ্যা কথা বলি মানুষকে মানুষকে কথা কথায় গালি দেই আমার সন্তান আমার থেকে সব কিছু শিখেছে আর আপনি বলেন হুজুর পাঁচটা বছর মাদ্রাসায় দিলাম শুধু সবাইকে গালি দেয় আমি কি সব মিথ্যা বলতেছি তাহলে আপনার কথা আপনার চালচলন সব কিছু সন্তানরা ফলো করে কোদার কসম করে বলবো যদি মা বাবা যদি ভালো হয় নিয়ত যদি সহি হয় আমার আল্লাহ এবং রাসুলের এস্ক যদি বাস্তবিক পক্ষে ওলামায় কেরামের বাস্তবিক মাহাব্বত অন্তরে যদি থাকে উস্তাদদের প্রেম ভালোবাসা যদি থাকে কোরআনের মাহাব্বত যদি থাকে ইনশাল্লাহ আপনার সন্তান এই পৃথিবীকে একদিন কাঁপিয়ে দেবে ঠিক কেনা বলুন